আমরা জানি আমাদের সমাজে যত অরাজকতা যত ইখতলাফ যত মতভেদ আমলে মিল নেই আকিদায় মিল নেই ইসলাম ইসলামে মিল নেই মানুষের আমল আখলাক চরিত্র আকিদা এক একজনের এক এক রকম এর মূল কারণের ভিতরে একটা কারণ হচ্ছে জয়ীফ হাদিস জাল হাদিস যেমন একটা ভিত্তিহীন হাদিসকে লক্ষ্য করে আমাদের সমাজে একটা নীতিমালা ফলো করা হয় ও উম্মাতি রহমা আমার উম্মতের মতভেদ এটা হলো রহমাত অথচ হাদিসটা ভিত্তিহীন এর কোনো ভিত্তি পাওয়া যায় না এই জন্যই এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর লোক এক শ্রেণীর গোষ্ঠী এই ভিত্তিহীন হাদিসের উপরে আমল করে তারা বলে যদি ইফতলাফ হয় তাতে কোনো সমস্যা নাই যদি দলবেদ হয় তাতে কোনো সমস্যা নাই যদি ইফতেরাক হয় তাতে কোনো সমস্যা নাই অথচ আল্লাহ তালা বলছেন যদি এই কোরআনটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো তাহলে তোমরা এই কোরআনের ভিতরে অনেক মতভেদ দেখতে পেতে অনেক ইফতলাফ দেখতে পারতে সালাফরা এই আয়াত সোরা নিসার এই একাশি নম্বর সোরা নিসার এই আয়াত দ্বারা তারা প্রমাণ করতেছেন যে আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহর কিতাব অনুযায়ী যদি কেউ চলে তাহলে তাদের ভিতরে কোনো ইফতেরাক হয় না ইফতলাফ হয় না আর তারা যদি আল্লাহর ওহি দিয়ে না চলে তখন তাদের ভিতরে দলাদলি হয় ইফতলাফ হয় ইফতেরাক হয় দলবেদ হয় একজনের সাথে আর একজনের অমিল হয় আল্লাহ তালা বলছেন ওয়ালা তোমরা পরস্পরে ঝগড়া করো না তোমরা যদি পরস্পরে ঝগড়া করো তাহলে তোমাদের সাহস হারিয়ে যাবে এবং তোমাদের যে শক্তি ওই শক্তিটা নিঃশেষ হয়ে যাবে তার মানে ইফতলাফ উম্মাতে রহমা তা দ্বারা বোঝা যায় যে ইফতলাফ করা যায় আর আল্লাহর আয়াত অনুযায়ী বোঝা যায় ইফতলাফ করা যায় না এই ইফতলাফের অর্থ হলো ইফতেরাক করা যায় না দলভেদ করা যায় না আমাদের দেশে যে আয়াত দিয়ে ঐক্যবদ্ধ করা সম্ভব ঠিক ওই আয়াত দিয়েই আমাদের দেশে বিভক্ত হয় কিভাবে আল্লাহ তালা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো পরস্পরে বিচ্ছিন্ন হয় না তার মানে আল্লাহর রশিকে আঁকড়ে ধরতে হবে পরস্পরে বিচ্ছিন্ন হওয়া যাবে না এবার যে যে দলের আমির যে যে দল করে যে যে তরিকায় চলে সে এই আয়াত অনুযায়ী ফতুয়া দেয় এই আয়াতের অর্থ হলো তোমরা আমার দলে আসো তোমরা আমার তরিকায় আসো তোমরা আমার দিকে আসো তোমরা আমার থেকে আলাদা হলো না আমার দল থেকে বের হলো না আমার তরিকা থেকে বের হলো না ঠিক না অথচ এই আয়াতটা ঐক্যের আয়াত আমি মাঝে মধ্যে ভাবি এটা শুধু ঐক্যের আয়াত তা নয় এই আয়াতটা নির্যাতিত আয়াত এটা যেরকম ঐক্যের আয়াত এই আয়াতের পরে এক শ্রেণীর আলেমরা নির্যাতন করেছে কেন এই আয়াত দিয়ে ঐক্য করা হয় আচ্ছা আয়াত কি নিজের মতো বুঝতে হবে কার মতো বুঝতে হবে আল্লাহর মতো আপনি নামের একশো উনষাট নম্বর আয়াত পড়েন আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই যারা তাদের দিনকে ভাগ করেছে দলে দলে বিভক্ত হয়ে গেছে তাদের সাথে নবী আপনার কোনো সম্পর্ক নাই আপনি ছয় আট তারিখে বা তারিখের চল্লিশ উনচল্লিশ এই দুইটা হাদিস পড়েন আল্লাহর নবী বললেন সাধু না আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা وأني رسول الله وأن القرآن جاء من عند الله হে সাহাবি তোমরা কি বলো না আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলা নাই তোমরা কি বলো না আল্লাহ এক অদ্বিতীয় তোমরা কি বলো না আমি নবী আল্লাহর রাসুল তোমরা কি বলো না এই কোরআনটা আল্লাহর কাছ থেকে এসেছে খুলনা সাহাবিরা বলেন আমরা বললাম নাম হ্যাঁ আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলা নাই আমরা বললাম তিনি এক আমরা বলি আপনি আল্লাহর রসুল আমরা বলি এই কোরআন আল্লাহর কাছ থেকে আপনার কাছে এসেছে আল্লাহর নবী বলেন আবুশিরু অতএব তোমরা সুসংবাদ গ্রহণ করো ফাইন্না হাদাল কোরআন তরফ বিয়াদিল্লাহ وطرفه بأيديكم فتمسكوا به فإنكم لن تهلكوا ولن تدلوا بعده أبدا তোমরা এই কোরআনের এক অংশ আল্লাহর হাতে আর এক অংশ তোমাদের হাতে তোমরা যদি এই কোরআনকে আঁকড়ে ধরো তোমরা কখনো পদভ্রষ্ট হবে না তোমরা কখনো গোমরা হবে না তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহর নজর ওই রজ্জুটা হলো কোরআন তার মানে ওই আয়াত দিয়ে বোঝা যায় তোমরা কোরআন থেকে বিচ্ছিন্ন হয়েও না তোমরা সুন্না থেকে বিচ্ছিন্ন হয়েও না তোমরা কোরআন সুন্নাকে আঁকড়ে ধরো আর আমরা বলি কোরআন সুন্না না দল আঁকড়ে ধরো ঠিক না তাহলে আয়াতটা নির্যাতিত না নির্যাতিত হয়েছে